আসন্ন জাতীয় একাদশ নির্বাচনের নসন্তি তিন শিবপুর আসনে মনোনয়নপত্র জমা দেনের শেষ দিনে আঠাশে নভেম্বর বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হুমায়ুন কবিরের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি জহিরুল হক ভুয়া মোহন আচ্ছা, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর ইলাহি বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাল্লাহ মিয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম হাসান মিন্টু স্বতন্ত্র থেকে আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা জাতীয় পার্টি থেকে আলমগীর কবির জাকের পার্টি থেকে জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাতুল